হ্যাঁ আসসালাম হ্যাঁ, মানে অফিসে কথা বললাম বলছেন মানে ওইটা হলো নেটওয়ার্কের যে আপনার সার্ভারের কাজ চলতেছে নাকি কাজ চলছে আমার বললো তো ওটা হলো ওয়েটিং এ রাখছিল বুঝছেন টাকাটা মানে যে এই মাত্র দেখেন আমার এখানে কনফার্ম মেসেজ আসছে তো দেখেন উনিশশো পঞ্চাশ টাকা গেছে নাকি আপনার এখানে যে এখন দেখেন তো লাস্টে ডাবল টু এইট নাম্বার থেকে কোনো কনফার্ম মেসেজ পান নাই আমার এখানে অবস্থা এটা আপনার বিকাশ নাম্বার মানে এটা নাম্বার ঠিক আছে মানে আপনি দেখেন কিছু নাকি তারপর আপনার যেতে মানে তারপর আপনি দেখেন তো ডাবল টু এইট নাম্বার থেকে নাম্বারটা পুরো নাম্বারটা প্রয়োজনে বললেও আমি সেটা আপনি বলতে পারি ঠিক আছে জাস্ট ওটা আমি চেক করতেছি হ্যাঁ ইনবক্সে একটু দেখেন প্রয়োজনে হুম ঠিক আছে এক মিনিট হ্যালো জি জি ভাই এক মিনিট ওয়েট মানে আপনার অ্যাপসে যাচ্ছেন তাই তো হুম হ্যালো জি জি মানে অ্যাপসে গেলে অ্যাপসে আপনার আপডেট হচ্ছে মানে সে কারিগরি উন্নয়নের কাজ চলতেছে নাকি আপনি ওই যে টিসে দেখেন প্রয়োজনে ঠিক আছে মানে অ্যাপসে দেখা যাচ্ছে আপনার আপডেট হয়তো লেট করতে পারে ঠিক আছে বা আপডেট না হয় পরে হয় ঠিক আছে না অ্যাকচুয়ালি অ্যাপসে তো আপডেট আমি গতকাল রাতে দিয়েছি কারণ আমি যে আপনার টাকাটা উঠাতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে আপডেট দেখাচ্ছিল আমি আপডেট দিয়েছি আমি তারপর কোথায় যাবো সেটা বলেনি আমি একটু দেখতেছি হ্যাঁ, তাহলে আপনি ওই শাটারটা টানতে দেখেন আপনি কোনো নোটিফিকেশন পাননি নোটিফিকেশন শাটার শাটার এক মিনিট হ্যাঁ পেয়েছি ক্যাশ ইন উনিশশো টাকা ফর্ম হ্যাঁ মানে নাম্বারটি পুরো নাম্বারটা বলবো এটি তো আপনি যে নাম্বার কল করেছেন সেই নাম্বার হ্যাঁ, নেন এই নাম্বারটা থেকে জি ভাই মানে 1950 টাকা মানে আমার এখানে একটা আর কি অলরেডি কনফার্ম মেসেজ আসছে বিদে আপনাকে ফোন দিলাম বুঝছেন এই টাকাটা ঠিক আছে বুঝতে পারছি তবে আমি একটা পার্সোনাল নাম্বার দিলে একটু কষ্ট করে যদি সেন্ড মানি করে দিতেন বুঝছেন তাহলে টাকাটা পাই না শিওর শিওর সমস্যা নেই আপনি এই করেন নাম্বারটা দিবেন নাম্বারটা দিব জি অবশ্যই আপনার টাকাটা মাত্র আসলো আমার কাছে এক মিনিট আমি একটু চেক করে নিচ্ছি হ্যাঁ আমি অ্যাপসে যে আমার টাকাটা টোটাল টাকাটা কত এটার সাথে অ্যাড হয়েছে কিনা মানে আপনার 247 দিয়ে যান প্রয়োজন মানে অ্যাপসে দেখা যাচ্ছে অনেক সময় আপডেট হইতে লেট করে ঠিক আছে এইজন্য বলতে হচ্ছে 247 দিয়ে প্রয়োজন যান আর আপনার এখানে টোটাল অ্যামাউন্টটা তো আপনার ওখানে ওই অ্যামাউন্টটা অ্যাড করে আচ্ছা আমি হ্যাঁ ঠিক আছে এখানে কারেন্টে চলে গেছে আমি কি করব 247 এ গিয়ে টোটাল ব্যালেন্স চেক করলে আপনার এটাতে দেখাবে তো না হ্যাঁ ওটা দেখাবে আর ওই যে আপনার আমি বলি ভাইয়া আপনার এখানে অ্যামাউন্টে এসএমএস এর মধ্যে অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্টটা অ্যাড হয় নাই দেখেন নাই না আমার টোটাল ব্যালেন্স আমি এইমাত্র যে ব্যালেন্সটা চেক করলাম এটার সাথে আপনার বর্তমানে যেটা আসছে ওটা যদি হ্যাঁ। মনে করেন এটার সাথে অ্যাড হওয়ার পরে যোগটা যদি যদি টোটাল ব্যালেন্সটা বেশি হয়েছে তাহলে তো অবশ্যই টাকাটা আসছে আর আপনার টাকা আপনার হক সেটা অবশ্যই আমাকে দিতেই হবে ভাই সেটাই তো মানে আমি সেটাই বলছি যে আপনার ওইখানে মেসেজের মধ্যে ওটা মানে ইয়েটা কি হয় না আপনার সাথে অ্যাড হয় নাই আমি জাস্ট ও সাড়ে টান দিয়ে মেসেজ দেখলাম আমি এখন ব্যালেন্স চেক করি তারপর না দেখতে পারবো যে আসলে অ্যাড হয়েছে কিনা তাই না হ্যাঁ সেটা সমস্যা নেই মানে ওখানে আপনি সেটা দেখেন অবশ্যই দেখবেন মানে কেন দেখবেন না মানে আপনার এখানে মেসেজের মধ্যেও ওটা টোটাল দেওয়া থাকে সেই কথাটাই আমি বললাম মেসেজের টোটালটা তো দেখলাম না এক মিনিট মানে নিচের দিকে আপনার দেওয়া থাকে এক মিনিট প্লিজ আমি একটু চেক করি চার হাজার একত্রিশ টাকা কিন্তু আসলে তো মিলল না জিনিসটা আমার ব্যালেন্স তো আরো বেশি থাকার কথা মানে, আপনার ছিল কত আমার ছিল উনত্রিশশো আশি টাকা এখন আপনাদের উনিশশো পঞ্চাশ টাকা তাহলে টোটাল ব্যালেন্সটা তো আসলে মিলে না আচ্ছা আমি তারপরে একটু দেখি চেক করে টোটাল ব্যালেন্সটা আমার এতই কি না আমি একটু আগে রিচার্জ করেছিলাম একটা ওইখানে দিয়েছি কিনা আবার আচ্ছা এটা জন্য হইতে পারে আবার ভাই এখানে আমি আমি বলি তখন যে আমার এখান থেকে আবার আমি অফিসে একটা জিডি কম মানে মানে কমপ্লেন দিয়েছিলাম আর কি দেখা যাচ্ছে বুঝছেন হ্যাঁ, হ্যাঁ। মানে অন্য একটা নাম্বার আর কি বুঝছেন আর কি দেখা যাচ্ছে ওইটার জন্য মানে হয়তো লেনদেনটা অফ করে রাখতে পারে বুঝছেন এই জন্য আর কি মানে সমস্যাটা আপনাকে বিষয়টা দেখেন বুঝতে পারছেন কারণ একটা মানে কমপ্লেন দিলে সচরাচর দেখা যাচ্ছে আপনার ইয়ে হয় এটা আপনার মনে করেন যে লেনদেনটা অফিস থেকে অফ করে রাখে আর কি টোটাল মানে আউটগোয়িং ইনকামিং ঠিক আছে দুটো মানে টোটাল অ্যামাউন্টটা মানে বন্ধ করে রাখে আপনি একটু চেক করে দেখেন যে আপনার আগে অ্যাড হয়েছে কিনা না সেটাই সেটাই আমি টোটাল ব্যালেন্সটা আমার মাই বিকাশে গিয়ে আমি চেকটা করতেছি আর আচ্ছা, তাছাড়া আপনি হ্যাঁ। করেন নাম্বারটা পাঠিয়ে দেন আমি আপনারটা এটা একসাথে পাঠিয়ে দেবো আচ্ছা, আপনি আগে দেখেন দাদা বুঝছেন আগে দেখেন তারপরে আপনার নাম্বার দু মিনিট পর দেওয়া যাচ্ছে সমস্যা নেই বুঝলেন না আচ্ছা আমি এটা পাঠিয়ে দিই সমস্যা না আপনার টাকা উনিশশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিচ্ছি পরে দেখতেছি এটা পরে আমি ফোন দিয়ে কনফার্ম হবো না আচ্ছা আমি নাম্বারটা বলবো মানে লাইনে থেকে আপনি ওই টাইমে যাচ্ছেন আমি নাম্বার দিয়ে নাম্বারটা বলবো নাকি আপনি আপনি নাম্বারটা আমাকে কিভাবে দিবেন দাঁড়া আমি একটু কলম নিয়ে লিখি হ্যাঁ প্রয়োজন আপনি এইভাবে চেন মানিতে ঢুকতে পারবেন না তাহলে নাম্বার থেকে নাম্বারটা বলে দিলে একবার হয়ে যেত সেটাও হতো হ্যালো জি ভাই বলেন আপনি দাঁড়ান এক মিনিট আমি না সেন্ট মানিতে যাই তারপর নাম্বারটা বলুন জি জি হ্যাঁ সেটাই তো ভালো হতো মিস্টার টু ফোর সেভেন হুম okay okay okay hello I feel আমি জাস্ট স্লো কাজ করতেছি জি বলেন হ্যাঁ, zero one seven zero one seven four five four five four one four one eight nine eight nine two four two four এটা পার্সোনাল নাম্বার না হ্যাঁ personal zero one seven four একটু কনফার্ম হবেন প্রয়োজন আপনাকে থেকে স্ক্যান মেসেজ পাঁচ টাকা তাড়াতাড়ি করুন আবার টাইম আউট হয়ে যাবে zero one seven four four one eight nine two four ঠিক আছে ভাইয়া পাঠিয়ে দিচ্ছি আচ্ছা, আচ্ছা, আর শুনেন আমি কি লাইনে থাকবো ওখানে আপনি পাঁচ টাকা কম দেন কি কারণ স্যানওয়েতে এভাবে গেলে পাঁচ টাকা খরচ করে আর আপনার থেকে গেলে ওটা টাকা খরচ হয় না ওখানে আপনি চল্লিশ টাকা দিয়ে দেন তাতে সমস্যা নেই উনিশশো আপনি আমি কি দুই হাজার দশ টাকা দেবো আচ্ছা তাও দেন সমস্যা নেই না তাহলে আমার লাভটা কি আপনি উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে বরাবর আচ্ছা। ঠিক আছে আপনাকে ধৈর্য সহকারে আমার সাথে বাট বাটপাড়িটা করার জন্য ধন্যবাদ আমি আসলে <laughs> কি বলবো আপনি কার কাছে ফোন দিয়েছেন আপনি নিজেও জানেন না আমি আপনাকে দেখাচ্ছি একটু পর ঠিক আছে ভালো থাকে হ্যাঁ, বুঝবেন একটু পরে আসলে আপনি বিকাশ থেকে নাহিদ বলছেন তো এখন আপনি বিকাশ থেকে সুজন বলতেছেন আসলে এই জিনিসগুলো অনেক পুরনো হয়ে গেছে ভাই বুঝছেন নতুন করে টপিক নেন ওইগুলো ভাইরাল হয়ে গেছে আগে এগুলো করে লাভ নেই আমার অনেক দুনিয়া অনেক আপডেট হয়ে গেছে আপনি পুরনো আমলে পদ্ধতি থাকলে তো চলতো না একটু আপডেট হন আবার ঠিক আছে আর নতুন করে গ্রাহক ধরেন এখানে আপনার হচ্ছে না ধন্যবাদ এই শর্ট নেবার পারেন শর্ট নেবেন কিসের শর্ট মানে নাম্বারে শর্ট নিয়ে নিয়ে দিবেন ঠিক আছে প্রতিদিন মনে করেন যে আপনার ডিমান্ড কি কোন পাইবেন আমার ডিমান্ড আমি ঘুরবেন ঘুরবেন শুধু ঘুরবেন এই যে ঘুরে বেড়াবেন হ্যাঁ প্রতিদিন আপনার পনেরোশো দুই হাজার টাকা এরও আপ হইতে পারে আপনার কামাই হবে পারছেন আপনি শুধু ঘুরে বেড়ানো আপনার কাজ কোথায় ঘুরে বেড়ানো বিকাশের দোকান দোকানে গিয়ে আপনার টাকা দেবো ঠিক আছে টাকা আপনার ফোনে ঢোকাবেন ঠিক আছে খাতার ছবিটা তুলবেন বুঝলা স্ক্রিনশট নিয়ে মনে করেন যে অথবা হোয়াটসঅ্যাপ এগুলো নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন আপনার কাজটি শুধু এটা বুঝছেন ঠিক আছে সমস্যা নেই হয় যদি পারেন তাহলে যোগাযোগ করেন নাম্বারটা ঠিক আছে এই যে নাম্বারটা দিলাম ওইটা জিরো সেভেনে না না না জিরো সেভেন ওটাকে আমি আমার নাম্বার দিয়েছি ওটা তো আপনার না হয় আননাউন নাম্বার দিয়েছি আমি আপনার বিষয়টা দেখার জন্য বিশ্বাস না কল দিয়ে দেখেন ঠিক আছে আপনি হয়তো ভাবতে পারেন যে আপডেট হওয়ার কথা বললেন কিন্তু আপনি জানেন আপনি যতটুকু খুবই মানে পানির জল না মনে করেন আমরা যেহেতু মনে করেন মানে বিভিন্ন মানুষের সাথে ভালো মন্দ খারাপ সব ধরনের মানুষের সাথে কথা কথাবার্তা যোগাযোগ হয় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা কতটা ইন্টেলিজেন্ট হইতে পারি এটাও বোঝা উচিত হ্যাঁ ঠিক আছে সেটা এখন আমি যেটা বললাম যে আসলে আপনি ইন্টেলিজেন্ট আর পাশাপাশি আপনাকে কাউন্টার দেওয়ার জন্য এরকম হয়তো থাকতে পারে তবে হয়তো মাঝে মধ্যে ভুল জায়গায় হাত দিয়ে দেন না এরকমটাই না একটা জিনিস কি হয়তো আপনি কোনোভাবে এটা জানছেন এমনি এমনিতে কিন্তু জানেন না তাই না এরকম কোনো ঘটনা হয়েছে বিধায়ী আপনি বিষয়টা বুঝতে পারছেন ঠিক আছে বিষয়টা বুঝে না এখন হচ্ছে অনলাইনের দুনিয়া তো ভাই আসলে দুনিয়াটা অনেক সহজ হয়তো যারা বুঝে হ্যাঁ তো যদি আপনার কাজটি থাকবে শুধু এটাই বুঝছেন যে আপনি দোকানে গিয়ে আপনি দেখেন টাকা ঢুকাইতে গেলে ওখানে কিন্তু আপনার নাম্বারটা লিখে খাতা থাকে হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ, আপনার ডেটের ছবিটা আপনি ভিডিও মানে গোপনে একটা নামায় নেবেন দোকানে ঢোকার আগে আপনার চালু থাকবে ঠিক আছে বুঝলেন আপনি শুধু ওই মানে খাতার ওইটা ভিডিও মানে ভিডিও হয়ে যাবে বাইরে এসে আপনি যখন ক্লিয়ার দেখা যাবে সব নাম্বার টাম্বার সবগুলো ওটা একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট নিয়ে মনে করে দিতে পারে দিবেন বা মেসেজ ইসে হোয়াটসঅ্যাপ মেসেজে পাঠিয়ে দিবেন না অপশনটা ভালো তবে আসলে পথটা একটু যদিও কঠিন হয় তবে জিনিসটা সহজ কিন্তু আসলে এই জিনিসটা করা ঠিক না মানুষকে বোকা বানিয়ে ইনকাম করাটা থেকে আসলে তো এটা কাজটা তত একটা ভালো না অবশ্যই ভালো না তত না বলতে একদমই খারাপ একটা কাজ হ্যাঁ। কারণ সরলমূলা মানুষজন আছে শোনেন আমি বলি সরলমূলা মানুষজন হয়তো দেখা গেছে আমাদের প্রতারণায় আমাদের প্রতারণায় বিশ্বাস হয়ে অনেক সময় দেখা গেছে এই জিনিসটা করে আর এরকম নিঃস্ব কিছু মানুষ আছে যাদেরকে আসলে আমাদের এটা উচিত না করাটা তারপরেও তো আপনাদের নিজেরও একটা পেটের ধান্দা আছে তবে এটা আমি মনে করি এটা ছেড়ে ভালো ভালো কোনো প্রসেসিং আরো হচ্ছে বেটার কোনো অপশন আছে মাইন্ড না করার দরকার নেই ঠিক আছে মানে না না আমি অ্যাকচুয়ালি মাইন্ড করি না জাস্ট ব্যাপারটা বুঝতে পেরেছি মানে নীতিবান কথা বলার প্রয়োজন নেই বুঝছেন এটা এই অবশ্য না সেটাই আরেকটা কথা হচ্ছে না যে চোরে তো না শুনে ধর্মের কাহিনী এটা আমাদের নীতি একটা প্রবাদ বাক্য আছে মানে এরকম কিছু আপনি প্রয়োজন মনে করেন ঠিক আছে যদি মনে করতে পারবেন তাহলে আপনার মনে করেন যে প্রতি মাসে আপনার মনে করেন যে কিসের মানে আপনি বিজনেস করবেন আপনার মনে করেন প্রতি মাসে কয় টাকা ইনকাম হবে আর আপনার পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা আপনার সর্বনিম্ন মনে করেন যে পড়বে প্রতি আচ্ছা, মাসে আচ্ছা, পড়বে যদি কখনো করতে পারেন বা এ করতে পারেন তাহলে জমা সেটা না আচ্ছা আরেকটা জিনিস আমি জানতে চাই জাস্ট এটা জাস্ট অনেস্টলি বলি মানে কি বলে আমি আমি যে জাস্ট আপনার সাথে আসবো এটা আমার সিকিউরিটি কি আসলে আমি কিভাবে এটাতে উপকৃত হতে পারি বুঝি না ভাই মানে আমি যে আপনার সাথে অ্যাড হলাম বা আমি আপনার সাথে একাত্মতা পোষণ করলাম এবং আমি আপনার সাথে জড়িত হলাম কিন্তু আমি কিভাবে সিক্রেট হতে পারি যে আমি আসলে লাভবান হব এমন তো হতে পারে যে আপনি আমাকে আপনি বলে আমি বলি একটা জিনিস বিশ্বাস রাখেন খারাপ হোক আর ভালো হোক ভাই আপনার দিয়ে যদি আমার পাঁচ টাকা ইনকাম হয় আপনাদের কিন্তু দুই টাকা দেওয়াটা তার বাড়বে না সেটাই না এখন কথা হচ্ছে যেহেতু মূলত মানে মূলত জিনিসটা টোটালটাই হচ্ছে অনলাইন ভিত্তিক না হয়তো একদিন দুই দিন যদি না তিন দিনের মাথায় কিন্তু আপনি সেটা করবেন না করবেন না না মানে আর আচ্ছা। একটা জিনিস দুই নম্বর লাইনে জবান মানে একদম হইতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, মানে কথাটা হচ্ছে জিনিসটা তো টোটালি অনলাইন ভিত্তিক তো সেইখানে আমি আসলে কাকে গিয়ে বিশ্বাস করবো বা কাকে আমি আপনাকে দিচ্ছি বা আপনি মানে বিশ্বাস জিনিসটা বড় কিছু ঠিক আছে একটা জিনিস কি আপনার মনে করছে এখানে মানে আপনি আপনি যদি বলেন যে ভাই আমার এক হাজার টাকা দেন বা যদি বলেন যে আপনি আমার পাঁচশো টাকা দেন তাও কিন্তু আমি দিব না দিব দিব না কিন্তু আমার যে কাজ করে যে মানে যেগুলো লোক যে বাইরে বাইরে আছে এখনো চারটা পাঁচটা লোক বাড়িতে আছে তিনজন বাড়িতে চলে আসছে এখনো সরি পাঁচজন বাড়িতে আছে তিনজন বাইরে কাজ করতেছে হ্যাঁ ওরা কিন্তু যে কোনো মুহূর্তে যদি বলে যে আমার টাকা লাগবে বা পঞ্চাশ হাজার টাকা লাগবে টাকা দেন মানে বলতে দেরি আছে দিতে কিন্তু দেরি নাই আচ্ছা, সমস্যা হচ্ছে হ্যাঁ। ঠিক আছে আমার কথা বলেন হ্যাঁ। যদি বলে যে আমার একটা সমস্যা হয়েছে ভাই এখন মানে কি করবো তো ওখানে যত টাকার জন্য মানে বিনিময় ইয়ে করে আমি কিন্তু দিয়ে দেবো কি মানে কি কারণে দেবো ওর প্রত্যেকটা একটা সম্পর্ক বুঝতে পারছেন ও চাইলে কিন্তু মনে করে যে আমি দিতে মানে দিতে মানে দিব ওর কাছে চাইলে কিন্তু দিব আমার যদি প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে আপনি যদি বলেন যে দুইশো টাকা দেন তাও কিন্তু আমি জীবনটা কি কারণ আপনার সাথে এই মুহূর্তে আমার হয়তো ওর মতো ওই মানে এতটুকু সময় মানে পরে হয়তো আপনাকেও আমি দিব কিন্তু এখন মানে আপনিও দিবেন না যেরকম আপনি বললেন টোটালে বিশ্বাস অর্জন করে আপনার সেই মানে সেই সম্পর্কটা মানে তৈরি করতে হবে তখনই পাবে ঠিক আছে ভাইয়া আপনি আচ্ছা, মূল্যবান সময় দিলেন আমাকে অনেক বুদ্ধি দিলে উপকৃত হলাম আর হয়তো দেখবো তবে ভালো কাজে আসবেন সেই আহ্বানটা মনে করেন কল দিব আপনার বিকাশ হেল্পলাইন নাম্বার কত মোবাইল 16 বিক্রি 47 মানে শো মনে করেন যে আপনার এখানে মানে ফোন দিব আপনার নিজের নাম্বার শো করবে আপনার এখানে মনে করেন যে আপনার এলাকার এমপির নাম্বার ফোন দিব বলবেন আপনার মোবাইলে আপনার ভাই ঠিক আছে সেটা আমি জানি এটা ভুইপ কলের মাধ্যমে আপনি সফটওয়্যার ইউজ করে করা যায় এটা আমিও করি আমি করি বলতে হ্যাঁ, হ্যাঁ আমি আমি ধরেন আমি তো আমি নিজেও বিকাশ করি ঠিক আছে প্রবাসে থাকি প্লাস বিকাশ করি নেট দেই সবাইকে দেই দেই যে আপনার ডলার কার্ড বিক্রি করি সেল করি তো সেই ক্ষেত্রে আমার এই অভিজ্ঞতাটা আছে আমার নিজের একাধিক সফটওয়্যার আছে আমি এগুলো ইউজ করি এগুলো ইউজ করে বলতে খারাপ কোনো কাজে না বাড়িতে ফোন দেওয়ার জন্য বা আত্মীয় জনকে খবর নেওয়ার জন্য তবে ওই যে নাম্বারগুলো শো করে এগুলো তো নেক্সট টাইম ফোন দেওয়া যায় না সেটা জানি যাই হোক এগুলা এত কিছু প্রসেসিং আপনি আমার চেয়ে অনেক ভালো ইন্টেলিজেন্ট ভালো ইয়ে আছে তো সেইগুলো না বলি তো সর্বোপরি আহ্বান থাকবে ভালো কাজে আসেন অবশ্যই মানুষকে ঠকাবেন না প্রতারিত করবেন না আর ভালো থাকবেন ধন্যবাদ হ্যাঁ। ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ